আমি আবার কি করলাম তুমি তার সাথে তালি দিছো আমি রাত্তাম পানি না তোরে আজকা পাইলে গিরা লাগবো সুমার বাপ তুমি যত কিছু কও আমি সুমারে বলতে পারবো না সুমারে অনেক ভালোবাসি ও মা গো আইলো গো মানে মাথা ঠান্ডা করেন বড়ই গেছে বড়ই তুললে পোলাপান তো ঢিল মারবই মারবো না ও সরি আমার জানটা কল কলো করে পালাই দিয়েছে তেজপাতার মতো ফেসবুক ফেসবুক সব তার দেখে আমার চুমাইয়ের চাই চাই করে পালাই দিয়েছ কথাটা আমি রাস্তাম পানি না তোরে আজকা পাইলে গিরা লাইম সুমার বাপ তুমি যত কিছু কো আমি সুমারে বলতে পারবো না সুমারে অনেক ভালোবাসি ও মা গো আইলো গো এই শাক আছে শাক এই যে চাচি আম্মা খালা খালু নাই আমার কাছে আলু আছে শুধু শাক আরে শাক আছে শাক শাক আছে শাক ডাটা শাক পালং শাক এই বাবা আমার লরণ দিছে বাস দিয়ে আমার বাসা মুক্তি আমার বন্ধু না বন্ধু কি আইছে তোর কি আইছে তোমার লগে প্রেম করতে দিকে সময় আমার বাদ লড়ে নি দিছে আমার বাসো বন্ধু তুমি আমার বন্ধু না আমি আছি তোর বন্ধু তুই ওঠ বাই বাই আরে শাক আছে শাক চাঙ্গু পাঙ্গু দল আজকে আমাকে সুন্দর লাগছে না সত্যি আপু অনেক সুন্দর লাগতে আছে একদম এক্সেলেন্ট আপনার কাছে তো পুরো বলিউডের নায়িকা ও ভাল লাগছে অনেক শোন এখন তুমি আমাকে একটা ভিডিও করে দিবা দেখি কেমন হয়েছি দেখ এটা একটা ভিডিও হয়েছে হ্যাঁ তুই করতো আচ্ছা। সুন্দর করে কিন্তু হ্যাঁ এ বন্ধ করো তোমার কই আচ্ছা করছে আর ভাই তোমার ভাইটা আমার মেয়েটার কঞ্জা সাই সাই করে পালাই দিছে তোমার আদরে ভাইয়া আমার বাসার সামনে যাইয়া বিল্ডিং মারে তোমার বাড়িটা কই আজকে আমি তোমার বাইরে পাইলে বিরেছিরা ফাটা ফেলাই দিব তোমার বাইক কই আচ্ছা শুনেন মামা আপনি মাথা ঠান্ডা করেন বড় বড়ই গেছে বড় বড়ই তুললে পোলাফান তো ঢিল মারবই মারব না ও সরি মজা করলাম আই এনের একটা সাফ সাফ কথা কই দি আনে যে মায়েগা আছে না ইগা বড় হইতাছে ইগার আপনার যায় টাজার সুপে সাজাইটা রাখেন ওকে আর আমারে নেক্সট টাইম ডিস্টার্ব করতে আইবেন না হুম নাইলে দেখছেন মিয়া লগে এখন কে খারাপ রয়েছে আর এনতে জান গই নাইলে কেসা গুসো ফুলানের কাছে মার খায় হেডা উড়ে বার হয়ে যাইব জান জান জান যা লে দেখি দেখো বুড়া বেড়া তো এর লেগে একটু মাথায় ডিস্টার্ব শুরু করো শুরু করো জ্বালাইলা বন্ধু এখনো সময় আছে রে ভুলে যা না ভাইয়া যত কিছু হোক আমি সুমারে বলতে পারবো না সুমারে অনেক ভালোবাসি সুমার লেগে আটকাছি সময় লেগে জীবন দিতে পারি সময় তো এখন অনেক বড় স্টার তোরে কিসে পাত্তা দিবে জি আসলে একটা পুনটা আছিস এখন সময় আছে সময় রে ভুলে যা কথা বললে কথা শুনিস না কই কি শুরু করলো আজকাল মানুষে কি কয় এটা কি আমার শোনার টাইম আছে যাই ঝামেলাটা মিটাই যাই আমি আবার কি করলাম তুমি তার সাথে তালি দিছ এই শাহজালাল তোরে কে তোরে কে আমি দেখ ভাই তোরে কে কাকু সারান আপনারা আমি কত করেই সাবধান করে দিছিলাম যার না আরে নেক্সট টাইমে কোনো রকম ডিস্টার্ব করতেন না হিয়ার হরনে একখান বিশাল আকারে ক্ষতি করিয়া লাইছেন হেডা হইলো আজ ছোট বাইকারে ধরিল এ ফিরছেন আসবা আসবা আমার দূরেন আমার দূরেন বাড়ি যান বাড়ি যান আরে কথা কইও না হেতের অনেক সাথ দিয়া লাইছে আরে আর সার হাইতেন না ওই আরে ধর ও আমার মাথা খাবে না আমি ঘুরবো না আই মামু শুনেন আজ্জার মতো সারি দিছি নেক্সটে যদি আর ভাইয়ের হিসনে দেহি আনারে লাগ দে তো এক কারে খাইলাম বকা